জেলখানাতে আসি গো এখানে আমার ভালো লাগে না গরম দোষে আইসি গো মা জেলে এখানে মা শান্তি নাই মেলে জেলখানাতে আসি গো প্রেম আমার সারা কিছুই জোটে না তোমার মতো এত আদর কেউ তো করে না এখানে আমার সারা কিছুই জোটে না জেলখানাতে আসি ও গো মা এখানে আমারও ভালো লাগে না করম দোষে আইসি গো মাজেলে নাই মেলে দুবেলা দুমুঠো খাবার সাথে একটু তরকারি সকালবেলা পোড়া রুটি সাথে একটু ডাল বাজি দুবেলা দুমুঠো খাবার সাথে একটু তরকারি সকালবেলা পোড়া রুটি সাথে একটু ডাল বাজি মা ভালো লাগে না খেতে ভালো লাগে না কত তোর হাতে খাবার খাই না জেলখানাতে আসি ও গো মা এখানে আমারও ভালো লাগে না গরম দশে আইসি গো মা জেলে এখানে মা শান্ত জেলখানাতে আসি এখানে আমারও ভালো লাগে না গরম দশে আইসি গো জেলে এখানে মা শান্তি নাই যেই ছেলেরই সকাল হলেও ঘুম যে ভাঙত না সেই ছেলেরই এখন যে আর ঘুমার আসে না জেলখানার ওই মশার কামড় ভালো দোষে আইসি গো মাজেলে কানে মা শান্তি নাহি মেলে জেলে খানাতে